Hello everyone, Assalamu alaikum. This is a really special day because this is a special lesson with a special student. Why special? She is the niece of my friend, of my classmate of high school. So she's my niece too. We are from the same area and she's from a great school of the country. Hello honey, how are you? I'm fine. You're fine? What's your name? My name is Mehreen Mustafa Sayara. Okay. I, I, I would like that you move your hands like this. Okay? Are you nervous? Hmm? Mm. Are you nervous? Oh, so sad. Okay. No problem, right? Okay. So, আজকে আমরা একটা মজার জিনিস শিখব সেটা হচ্ছে সাবট্রাকশন আমরা একটু আগে একটা বিয়োগের অঙ্ক শিখেছি right Prapti one of my favourite students she taught you and then I taught you too so সারা পৃথিবীতে বিয়োগের একটাই পদ্ধতি রয়েছে and The second system I discovered so এটার নাম হচ্ছে ইয়াসির সাবট্রাকশন ট্রেক ওকে নামটা কি আমু Yasir subtraction Yasir subtraction subtraction subtraction trick okay trick. Who is Yasir? Me? Oh, yeah, right. Okay, so আমরা বিয়োগের পদ্ধতি শিখে নিই দিস রিয়েলি ফ্যান্টাস্টিক সো আম্মু আমরা একটা নাম্বার লিখি হ্যাঁ দুই ডিজিটের একটা নাম্বার লিখি ঠিক আছে for example forty three okay এখান থেকে মাইনাস করব আমরা নাইনটিন রাইট এখন এটা আমরা বিয়োগ করব তো বাংলাদেশিরা বা হোল ওয়ার্ল্ডে কীভাবে বিয়োগ করি আমরা নয় আছে কত হলে ১৩ হবে তাহলে নয় দশ এগারো বারো তেরো is so disgusting rather so it's nine ten eleven twelve thirteen like this so it's really disgusting but we have got a system যেটা আমরা একটা খেলা খেলবো জাস্ট ওকে খেলাটা হচ্ছে দুইটা ডিজিট আমরা সমান করব এই প্রথম দুইটা ডিজিট উপরে একটা ছোট তো ছোট না নাইন আর থ্রির মধ্যে কোনটা ছোট থ্রি ছোট এখন দুইটাকে সমান করব বলো তো সমান করতে কত লাগবে ছয় are you okay okay so six লাগবে ওই সিক্সকে তুমি এখন টেন বানাবে কত লাগবে so let's write for here এবার আমি ক্যারি করব ওয়ান রাইট সো হিয়ার ছোট্ট করে একটা ওয়ান লিখলাম তো এখানে গেলে টু এখানে আছে ফোর তাহলে ফোর থেকে টু মাইনাস করলে কত থাকে টু দ্যাট ইজ রেজাল্ট তুমি এটা আম্মু ব্যাখ্যা করতে পারবে কি করেছে জি প্লিজ বস গো অ্যাহেড আমরা দেন ফার্স্টে নয় থেকে যেহেতু তিন ছোট তিন তিনকে নয় সমান বানাতে যেই ডিজিটটা লাগবে সেটাকে নিব দেন তারপরে সেটাকে ছয় তারপর সেটাকে দশ বানাতে যত লাগবে যত লাগবে সেটাকে আমরা বসাবো তারপরে যদি জিরো থাকে তাহলে আমরা কিছু ক্যারি নিব না যদি জিরো না থাকে তাহলে আমরা ওয়ান ক্যারি নেব then one out of one two and four out of two so four থেকে টু মাইনাস করে দিয়েছি টু ওকে আর একটা অঙ্ক করি রাইট ওকে সো এবার একটা তিন ডিজিটের অঙ্ক করব সে থ্রি টু ওয়ান তিনশো একুশ থেকে আমরা মাইনাস করব two nine eight okay so বন্ধুরা if you really want to master this system you need to do some mathematical problems 8 আর 1 কে আমরা সমান করব so how much you need 7 7 কে 10 মেক করো 3 hmm it's 3 right now will carry 1 right so এখানে কত হলো 10 10 mm-hmm. কে আর 2 কে সমান করব দেন 8 8 8 কে 10 বানাই 2 yeah and then carry carry upper 1 so it's 3 so the result is twenty three তোমাকে সেটা কেমন লেগেছে সিস্টেমটা এই যে আমাদের দেশে যে সিস্টেম এটা ভালো নাকি আমারটা ভালো তাহলে চাচ্চু চাচ্চু জন্য একটা হাত তালি দাও ইয়ে সো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না নাকি আমরাই বুঝছি একলা একলা সো আমরা আর একটা অঙ্ক করি রাইট সো সায়রা এবার বলবে আর একটা অঙ্ক say for example three two zero four minus two seven eight five ওপরের সবগুলো আমরা ছোট নিয়েছি যাতে ভেজাল বেশি বাদে আর কি হ্যাঁ সো এখন আমরা ফাইভ অ্যান্ড ফোর সমান করি five and one one ten বানাই ফাইভ না ওয়ানকে টেন বানাবো না oh, আবার ফাইভ অ্যান্ড ফোর সমান করি ওয়ান uh, ওয়ান um, কে টেন বানাই নাইন ইয়ে এবার ক্যারি করি one so nine and zero সমান করলে নাইন অ্যান্ড জিরো সমান করলে নাইন নাইন টেন বানাই নাইনকে ওয়ান ইয়ে অ্যান্ড দেন ক্যারি করি one so eight and two eight and two সমান করলে uh, সমান করলে Yeah, 6 কে 10 বানাই 6 uh, 4 yeah and then আবার ক্যারি করি 1 সো 3 3 দ্যাট ইজ দ্য রেজাল্ট আগে কেমনে করতাম আমি তো একটু করে দেখো তো আগেরটা ওই যে পচা সিস্টেম আমরা ফার্স্টে পাঁচ আছে পাঁচ আছে চোদ্দ পর্যন্ত গুণ হ্যাঁ, তাহলে গুনি কেউ ছয় হ্যাঁ। সাত আট নয় দশ এগারো বারো তেরো my god this so tough তা তোমার কি এই আগের সিস্টেমে চোদ্দ এরকম গুণা লাগছে না আমরা দুটো সমান করেছি দশ বানিয়েছি সমান দশ সমান দশ কেউ কেউ কেউ হয়ে গেল রাইট তারপরে নয় বসলাম এরপরে আবার কি করতাম হাতে এক করতাম তাহলে এখানে হলো নয় নয় আছে কত হলে আবার করতাম দশ এক আবার হাতের হলো এক তাহলে আট আর এক সাত আর এক আট আট আছে কত হলে আবার হয়তো বারো তাই না তাহলে আট আছে কত হলে বারো হবো চার চারের পর হাতে আবার এক আবার তিন এ অনেক ভেজাল সিস্টেম আর কি তোমার কাছে কোনটা সহজ মনে হচ্ছে গুড এবার লাস্ট আরেকটা অঙ্ক করে আমরা শেষ করব এইবার আমরা একটু আর একটু বড় অঙ্ক লিখি একদম একদম এত বড় right so is nine seven three four zero eight six okay minus five eight nine seven eight nine nine okay তুমি বলো নাইন অ্যান্ড সিক্স সমান করলে থ্রি থ্রি টেন বানাও থ্রি কে সেভেন গুড ক্যারি করো ওয়ান টেন অ্যান্ড এইট সমান করো এইট টু এইট বান টেন বানাও এইট ক্যারি করো ওয়ান নাইন অ্যান্ড জিরো সমান করলে নাইন কে টেন বানাও ওয়ান ইয়া ভেরি গুড আবার এটাকে eight four four four ten বানাও ten eight sorry six six ten three সমান বানাও সেভেন সেভেন কে টেন বানাও থ্রি নাইন সেভেন টু কে টেন বানাও ক্যারি ওয়ান সিক্স এখন সরাসরি বিয়োগ করবো একটা বড় যেহেতু নাইন থেকে সিক্স মাইনাস করলে সিক্স মাইনাস করলে থ্রি কত সহজ না সো mm. সায়রা পড়ছে সায়রা কোন স্কুলে পড়ছো Vikarnisa School and College. Do you like, like to go to school? You do? How many friends do you have? Um, Lots of. Mm. Are you very popular in your school? Hmm? You are? Okay. Mm. What do you want to be when you grow up? You are good at mathematics. আচ্ছা তুমি প্রথম দেখেছো বাই দ্য ওয়ে এই ভিডিও মানে ওকে আমরা জাস্ট আজকে দেখিয়েছি সাম মিনিটস এবং তার মধ্যে যে যে পারফরমেন্স দেখিয়েছে দিস ইজ অ্যামেজিং ওকে এবং আমি এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলাম আমার মেয়ের জন্য ও আমাকে বলেছিল daddy subtraction is too difficult আমি বলছি আমি এটা কী করবো এটা তো করা আছে বাট আলহামদুলিল্লাহ I got a system so if you love your daughters if you love your kids you can find anything okay so pray for this little angel, Sayara, from Vikarna School and College, and from me. And definitely you will wait for next video. Till then, Allah Hafiz. Bye bye. Take care.